আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি এখন ঈদের ছুটি চলতেছে আর এই ছুটির মৌসুমে আমরা বর্তমানে অবস্থান করতেছি মগবাজার ফ্লাইওভারের উপরে তো ঈদের ছুটিটাকে উপভোগ করার জন্য আমরা হচ্ছে ব্যস্ত নগরী ঢাকা পুরোটাই এখন ফাঁকা আছে তাই ফাঁকা ঢাকা শহরটাকে একটু ঘুরে উপভোগ করার জন্য বের হয়েছি অবশ্য এর পাশাপাশি দেখা গেছে যে ঘুরে বেড়ানোর সাথে সাথে আমাদের মোটর ব্লকটা হয়ে যাচ্ছে কেননা মোটরসাইকেল নিয়ে যেহেতু বের হয়েছি বলতে বলতে আমরা চলে এসেছি ব্যস্ত নগরীর কারওয়ান বাজারে যে রাস্তাঘাটটা সবসময় জ্যামজটে পরিপূর্ণ থাকে আর আজকে সেই কারওয়ান বাজার মোড়টাই দেখেন কেমন গাড়ি ঘোড়া শূন্য মানুষ শূন্য হয়ে আছে তো যাই হোক আমরা সামনের দিকে আগাচ্ছি এখন হচ্ছে আন্ডারপাসের ভিতর দিয়ে উপরে এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন বলতে বলতে আমরা চলে আসছি বিজয় সরণিতে এখানে একটু জ্যামজটের কারণ হচ্ছে সামনে হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সবাই পরিজন নিয়ে আসছে পরিবারের সবাইকে নিয়ে আসছে জাদুঘরে যাবে বলে তো জাদুঘরে মূলত দেখার অনেক কিছুই আছে যেহেতু এটা একটা সামরিক জাদুঘর তো আপনারাও সময় সুযোগ পেলে আপনাদের পরিবার পরিজন নিয়ে আসবেন আমি এখনও এটার ভিতরে যাই নাই তো এটার ভিতরে কি কি আছে না আছে সেটা আসলে না গিয়ে আপনাদেরকে ব্রিফ করতে পারতেছি না দেখেন কত উপচে পড়া মানুষের ভিড় সবাই লাইনে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য যার জন্য মূলত হচ্ছে এখানে একটু জ্যামজট সৃষ্টি হয়েছে অবশ্য সামনের রাস্তাটাতে তেমন একটা জ্যামজট নেই বললেই চলে তো আমরা সামনে আগাতে থাকি আর দেখতে থাকি যে সামনের রাস্তার কি অবস্থা তো ঈদের ছুটিতে ঢাকা শহর যেহেতু ফাঁকা আছে রাস্তাঘাটও অনেকটা দেখা গেছে যে আপনার ফাঁকা তো এই অবস্থাতে আসলে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা যারা যারা বের হয়েছে একমাত্র তারাই উপলব্ধি করতে পারতেছে আর যারা এখনও বের হয়নি তারা উপলব্ধি করতে পারবে না আপনাদের উপলব্ধি করার জন্য অবশ্যই বাসা থেকে বের হতে হবে কারণ বাসা থেকে বের না হলে উপলব্ধি করতে পারবেন না বলতে না বলতে আমরা চলে আসছি হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে যে রাস্তাটা আছে যেটা আগারগার দিকে চলে গেছে আমরা সেখানে আসছি একটু সামনে গেলে হচ্ছে সম্ভবত বিমান বাহিনীর জাদুঘর ওইখানেও মানুষের একটু উপচে পড়া ভিড় আছে আর তারপরে হচ্ছে আপনার তারপরে না তার আগে সম্ভবত হচ্ছে আগারগা মেট্রো রেল স্টেশন তো আজকে সম্ভবত মেট্রো রেল অফ আছে যার কারণে হচ্ছে ওইদিকে মানুষের একটা আনাগোনা তেমন একটা নেই তো আমরা গেলে হয়তো বুঝতে পারবো গেলে হয়তো জানতে পারবো যে মেট্রো রেলকে আজকে চালু আছে না অফ আছে তো সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে তো অলরেডি আমরা আগারগা মেট্রো রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি না আজকে সম্ভবত মেট্রো রেল চালু নেই মেট্রো রেলটা আজকে অফ আছে যদি মেট্রো রেলটা চালু থাকতো তাহলে ওই যে সোজা হাতের বাঁ পাশে ওই দিক দিয়ে মানুষের বিশাল লম্বা লাইন থাকতো এইদিকেও একটু জ্যাম জট আছে তার কারণটা তো আমি একটু আগে বললামই যে ওই যে আমার হাতের ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমান বাহিনীর জাদুঘর তো এই জাদুঘরে অনেক মানুষ যাচ্ছে তাদের বাচ্চা কাচ্চা পরিবার পরিজন নিয়ে তো আমরা হচ্ছে আগারগা মেট্রো রেল স্টেশনের নিচে আছি এখন তো এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব মিরপুরের দিকে এই মুহূর্তে চলে আসছি কাজীপাড়া শ্যাওড়াপাড়া যে রোডটা সেই রোডে তো এই রোড ধরে আমরা যাব হচ্ছে মিরপুর দশ এগারো বারোর দিকে ওই দিকে যাওয়ার কারণটা হচ্ছে আসলে ঢাকা শহরটাকে একটু ঘুরে দেখার জন্য কারণ অন্য অন্য দিন জ্যামজটের কারণে পুরো ঢাকা শহরটাকে ওইভাবে ঘুরে দেখাটা সম্ভব হয় না কারণ জ্যামজটের ভোগান্তিতেই দেখা গেছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় আর যেহেতু এখন রাস্তাঘাট ফাঁকা আছে ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো সুযোগ নেই তাই দেখা গেছে যে খুব অল্প সময়ে পুরো ঢাকা শহরটাকে ঘুরে দেখা যায় তো যাই হোক আমরা রাস্তা পার হই দেখে এই চিপা দিয়ে কি যাওয়া যাবে দেখি ট্রাই করে ওই দেখেন আমি বলতে না বলতে সাইকেল আলা ভাই চিপা দিয়া মানে বামে দিয়া চামে লয়ে গেছে গা তা আমিও বামে লয়ে চামে লয়ে যাই পুলিশের গাড়িতে লাগানো যাব না লাগাইলে মামলা দিয়ে দিব এক স্টার এক স্টার বললাম এই কারণে কারণ আমরা আগে বাইসিটি খেলতাম বাইসিটিতে হচ্ছে পুলিশের গাড়িতে লাগার সাথে সাথে এক স্টার মানে একটা মামলা দুইটা দুইবার লাগলে হচ্ছে দুই স্টার দুইটা মামলা দিত তো মিরপুর দশে চলে আসছি উপরেরটা হচ্ছে মিরপুর দশের মেট্রো রেল স্টেশন এটা এখনও চালু হয় নাই সম্ভবত তো এখন হচ্ছে মিরপুর এগারোর দিকে যাচ্ছি আমরা এগারোর দিকে বলতে হচ্ছে কালশির যে রোডটা সেই রোডে যাব না আমরা সোজাই যাব পিছনের ভিউটা আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে ক্যামেরাটা একটু মুভমেন্ট করেছিলাম কারণ সব কিছুই দেখাই আপনাদেরকে সামনে পিছনে ডানে বামে দেখেন এই রাস্তা দিয়ে মানে অন্য অন্য দিন যেদিন অফিস আদালত ব্যাংক ব্যালেন্স থাকে সেই দিন গাড়ির এত জ্যাম থাকে যে মানুষ পারাপার হইতে পারে না আর আজকে মানুষজনও নাই গাড়ি ঘোড়াও নাই এই হচ্ছে ঈদের ছুটিতে ব্যস্ত নগরী ঢাকার অবস্থা তো যাই হোক ওই যে আমার পিছনে হাত নাড়াচ্ছে আমার বন্ধু তুহিন আর ওই বাইকটা ড্রাইভ করতেছে হচ্ছে বন্ধু ইয়াসিন আর আমি এই বাইকে আছি আর আমার সাথে আছে শ্রদ্ধেয় নবাব ভাই মূলত হচ্ছে যেহেতু জ্যামজট নেই তারপরে ট্রাফিক সিগন্যাল নেই তাই হচ্ছে আমরা হাত বদল করে বাইক ড্রাইভ করতেছি কারণ নবাব ভাই ড্রাইভ করতেছে এই কারণেই কারণ নবাব ভাইয়ের কাগজপত্র সব কিছু ওকে আছে আর আমার ড্রাইভিং লাইসেন্স নাই যার কারণে হচ্ছে আমি সুযোগ পাইলে চালাই সুযোগ না পাইলে চালাই না তো আজকের মতো আমাদের মোটো ব্লগটা এই পর্যন্তই সবাইকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ইনশাল্লাহ আগামীতে আপনাদের পাশে পাবো আল্লাহ হাফেজ